ওকে আমি স্ক্রিন শেয়ার করে দিচ্ছি তাহলে আজকে আমাদের ক্লাস হচ্ছে গিগ রিসার্চ গিগ রিসার্চটা কি গিগ রিসার্চটা হচ্ছে ফাইবারের আমরা কাজের জন্য দোকান ওপেন করা অর্থাৎ কৃষিকাজের থেকে আমাদের ফাইবারের অর্থাৎ আমরা প্রত্যেক সময়ই মূলত আমাদের ধীরে ধীরে অ্যাডভান্স লেভেলে যাচ্ছে আজকে আরও অ্যাডভান্স লেভেলে গেলাম একটা বিষয় মনে রাখবেন আপনি যত ভালো করে গিগ রিসার্চ করতে পারবেন তত ভালো করে আপনি গিগ ক্রিয়েট করতে পারবেন আর আপনি যত ভালো করে গিগ ক্রিয়েট করতে পারবেন তত ভালো করে আপনি সরি আপনি যত ভালো করে রিসার্চ করতে পারবেন তত ভালো করে আপনি গি ক্রিয়েট করতে পারবেন আর আপনি যত ভালো করে গি ক্রিয়েট করতে পারবেন তত বেশি আপনার গিগ র্যাঙ্ক করার সম্ভাবনা আছে আর আপনার গি যত বেশি র্যাঙ্ক করার র্যাঙ্ক করবে তত বেশি আপনার কাজ পাওয়ার সম্ভাবনা আছে আমি কি আপনাদের বুঝাইতে পারছি গিগ ক্রিয়েটের আগে অবশ্যই আমাদের কি করতে হইব গিগ রিসার্চ করতে হইব কীভাবে আমরা গিগের টাইটেল মেক করব কিভাবে আমরা গিগের ট্রেড রিসার্চ করব কিভাবে আমরা গিগের কী বলে ডেসক্রিপশন ক্রিয়েট করব রেডি করব কিভাবে আমরা প্যাকেজিং রেডি করব কিভাবে আমরা ব্যানার তৈরি করব সব কিছু আজকে আমরা ইনশাল্লাহ ওই ফই করে আলোচনা করব ওকে আজকে আজকের ক্লাস পরে আপনাদের এক সপ্তাহ ক্লাস অফ থাকবে এর কারণ হচ্ছে এক সপ্তাহ আপনারা গিগ রিসার্চই করবেন কথা বুঝতে পারছেন অর্থাৎ আপনাদের আট দিন সময় দিব আজকে সোমবার না আপনাদের পুরো আট দিন সময় দিব ওই আট দিনে আপনারা প্রত্যেকে একটা বা দুইটা করে রিসার্চ কইরা সব কিছু রেডি কইরা আমাকে জমা করবেন আমি সেইগুলারে দেইকা আপনাদের কাছে কি করব পেড করব মানে আপনাদের পরবর্তী ক্লাসে আগামী সোমবারে আপনাদের জন্য গিগ ক্রিয়েট করব ওকে হ্যাঁ আদান ভাই ফাইবার গিগে রিচার্জ তো অনেক কপি হলো তো প্রবলেম সবগুলাই তো না না আমরা এখন বর্তমানে ইউটিউবের জন্য দুইটা গিগ ক্রিয়েট এবং ওই দুইটা রিসার্চ কথা বুঝতে পারছেন একটা গিগ আচ্ছা। হচ্ছে ইউটিউব এসিওর e আর একটা গিগ হচ্ছে ইউটিউব মনিটাইজেশন ওই দুইটা গিগ ওপেন করব ওই দুইটা গিগ আজকে রিসার্চ করব আমরা অন্য কোনো তো টোটাল গিগ দেওয়া যায় হ্যাঁ সাতটা গিগ দেওয়া যায় এখন আমরা কাজ শিখছি ইউটিউব এবং ইউটিউবেরই কাজ শিখছি আমরা প্রথমে ইউটিউবের দুইটা গিগ দিব তারপরে দিব আমরা ফেসবুক এবং ইনস্টাগ্রাম মার্কেটিংয়ের একটা গিগ তিনটা গিগ আর দুইটা গিগ দিব আমরা গুগলের গিক সেগুলো গুগলের ক্লাস করে দিবেন আর পাঁচটা আমি এই পাঁচটা গিক রেডি করে দিব আপনাদের পরবর্তী আপনারা দুইটা আপনারা আরও দুইটা নিজেদের মধ্যে থেকে ডিসকাস করে টোটাল ক্লাসের পরে কোর্স কমপ্লিট হওয়ার পরে আপনি নিজে চিন্তা করবেন আপনি আরও দুই কোন বিষয়ের উপরে দুইটা গিক দিবেন সেটা আপনাদের উপরে রেখে দিব আমি কি বিষয়গুলো আপনাদের বুঝাইতে পারছি আচ্ছা স্যার ওই ইউটিউবে টোটাল ক্লাস কি শেষ না ইউটিউবের আরেকটা অ্যাডভান্স ক্লাস আছে সেটা ভাইবার পরে নিব আচ্ছা ঠিক আছে ওকে আমরা শুরু করি আমি ফাইবারটা ওপেন করি আমরা ফাইবারটা ওপেন করার পরে আমরা ফাইবারের সুইচ টু বাইং মুডে দেব এই যে সুইচ টু বাই যে অপশনটা আছে ওই অপশনটাতে আমরা ক্লিক করব অপশনটাতে ক্লিক করলে আমাদের একটা সার্চ বার চলে আসবে হ্যাঁ, একটা সার্চ বার চলে আসে আমরা মনে করেন প্রথমে প্রথম দিকটা দিব ইউটিউবে সিও তাইলে আমরা ইউটিউব এসিও দিয়ে আমরা সার্চ দিলাম ইউটিউব এসিওর উপরে কয়টা গিগ আছে ছয় হাজার পাঁচশো আটচল্লিশটা গিগ আছে একটা জিনিস মনে রাখবেন আমরা গিগ দিতে সময় ওই সমস্ত ট্যাগকে আমরা রিসার্চ করব যে সমস্ত ট্যাগ আমাদের কম্পিটিশনে কম আছে ঠিক আছে আসেন তার আগে আমি একটা জিনিস বলি আপনারা সবাই গুগল থেকে সার্চ দিয়া ফাইবার ইউআইসি quick view Fiverr quick view নামে একটা এক্সটেনশন আসে সেই এক্সটেনশনটা এই যে ফাইবার কুইক ভিউ এই এক্সটেনশনটা আপনারা সবাই কী করবেন আপনাদের পিসিতে অ্যাড করবেন এই যে দেখেন আমার পিসিতে অ্যাড করা আপনারা এই এক্সটেনশনটা অ্যাড করলে কি হবে এই এক্সটেনশনটা যদি অ্যাড থাকে তাহলে আপনার ফাইবারের গিগ রিসার্চ করতে এইভাবে যে আমার এই যে এই এক্সটেনশনটা তাহার কারণে এই গিগের মধ্যে আমার এখানে দেখাচ্ছে কি কি ট্রেক দেওয়া আছে দেওয়া আছে কি channel promotion YouTube keywords video ranking optimization YouTube promotion আচ্ছা এর মধ্যে দেওয়া আছে কি video SEO SEO optimization video promotion video ranking YouTube SEO okay এই যে এই যে ট্যাগগুলা এই ট্যাগগুলাই হচ্ছে আমাদের মূল কাজ কোনো বায়ার যদি আসে কোনো বায়ার যখন ফাইবারে আসবে তখন ওই যে আমরা একটা গিগের মধ্যে পাঁচটা ট্যাগ দিতে পারবো কয়টা ট্যাগ দিতে পারবো পাঁচটা এখন আমি এখান থেকে মনে করেন বিশ তিরিশটা ট্যাগ আমরা রিসার্চ করব রিসার্চ করে পাঁচটা ট্যাগ বসাইব যখনই একজন বায়ার ফাইবারের মধ্যে আসবে তখনই একটা ট্যাগ তার মনের মধ্যে যে ট্যাগটাই আসবে সেই ট্যাগটাই দিয়ে যেমন তার মনে আসলো ইউটিউবে সিও e তাহলে সে ইউটিউবে সিও e দিয়েই সার্চ দিব সার্চ দিয়ে এই ট্যাগ দিয়ে যে সমস্ত গিকগুলাকে সামনে পাইব অর্থাৎ ফার্স্ট পেজে পাইব বা সেকেন্ড পেজে পাইব পঁচানব্বই পার্সেন্ট বায়ার সেই সমস্ত গিকগুলাতেই নক দে পঁচানব্বই পার্সেন্ট বায়ার আছে যারা ফার্স্ট পেজের যে সমস্ত গিক থাকে সেই সমস্ত গিকগুলোতে নক দেয় আর ফার্স্ট পার্সেন্ট বায়ার আছে যারা অন্য কোথাও কি করে নক দেয় এইভাবে ইউটিউব এসিও আরেকটা ট্যাগ হইতে পারে YouTube video SEO YouTube SEO ছয় হাজার পাঁচশো কত তোমার ইউটিউব ভিডিও এসিও দেখুন ইউটিউব ভিডিও এসিওতে গিগ আছে চুরানব্বই হাজার একশো আঠারোটি এই চুরানব্বই হাজার একশো আঠারোটি গিগ গিগের মধ্য থেকে যারা ফার্স্ট পেজে আটচল্লিশটা গিগ রাখা যায় তাকে প্রথম পেজে ইন টোটাল আটচল্লিশটা গিগ থাকে যে প্রথম পেজে যে আটচল্লিশ জন মানুষ আসতে পারছে ওদের ভাগ্য কত ভালো এবং ওরা কতটুকু কম্পিটিশনের মধ্যে থেকে ফার্স্টে আছে একটু কল্পনা করেন কারণ এই চুরানব্বই হাজার মানুষের সাথে কম্পিটিশন করে যারা ফার্স্টে থাকতে পারছে ওদের এনে ওপেন করে দেখেন প্রত্যেকের গিগে অর্ডার আছে এই যে দেখেন প্রত্যেকের গিগে অর্ডার আছে এই এইটাই হচ্ছে সবচেয়ে একটা সবচেয়ে কম সম সংখ্যক অর্ডার দিয়ে সে ফার্স্ট পেজে আছে ও আছে ছয়টা রিভিউ নিয়ে ফার্স্ট পেজে চলে আসছে বাদ বাকি যারা আছে আপনি দেহের প্রত্যেকের গিগি ভালো মানের অর্ডার আছে দেখতে পাচ্ছেন আচ্ছা তো এইভাবে আরেকজন সার্চ দিতে পারে ভিডিও এসিও গইয়া আরেকজন সার্চ দিতে পারে ভিডিও এসিও গইয়া তো ভিডিও এসিও দিয়ে যদি সার্চ দেয় তাহলে তার সার্চ ভলিউম আসবে পাঁচ হাজার তিপ্পান্ন অর্থাৎ এই এই ট্যাগে পাঁচ হাজার তিপ্পান্ন জন গিগ ওপেন করছে আচ্ছা এই যে আমরা বিভিন্ন গিগ ট্রেক দিয়ে এভাবে রিসার্চ করতেছি এগুলা আমরা দেখব প্রথমে আচ্ছা আমরা কি করব একটা নোটপ্যাড ওপেন করব প্রথমে কি করব একটা নোটপ্যাড ওপেন করব এই যে টেক্সট ডকুমেন্ট আচ্ছা ট্যাক্স ডকুমেন্টে আমাদের নাম দিব Fiverr gig research Fiverr gig recharge এটা ওপেন করলাম প্রথম দিলাম ট্যাগ আসেন আমরা ট্যাগুলা লিখব আমরা ভিডিও এসিও এর মধ্যে লিখলাম ভিডিও এসিওতে কতটা সার্ভিস আছে পাঁচ হাজার তিপ্পান্ন পাঁচ হাজার তিপ্পান্নটা সার্ভিস আছে তারপরে দিছিলাম ইউটিউব এসিও ইউটিউব এসিও দিয়ে দেখি কয়টা সার্ভিস আছে ছয় হাজার পাঁচশো সাতচল্লিশ ছয় হাজার পাঁচশো সাতচল্লিশ তারপরে আছে YouTube video SEO YouTube video SEO YouTube video এসিওতে গিগ আছে চুরানব্বই হাজার একশো আঠারোটি তারপরে দিলাম ইউটিউব র্যাঙ্ক ইউটিউব র্যাঙ্কে আছে সাতাইশশো আশিটি গিগ এইভাবে আমরা বিশ বা পঁচিশটা টেক আমরা রিসার্চ করব এখন প্রশ্ন হচ্ছে স্যার আমি বিশ বা পঁচিশটা টেক কোথায় পাইব আপনি এখানে লিখবেন ইউটিউব ইউটিউব এসিও আপনি লিখবেন ইউটিউব এসিও ইউটিউব এসিও লেখার পরে আপনি ওই যে ফাইবার কুইক ভিউ এক্সটেনশন দেওয়ার পরে আপনি এইভাবে সার্চ দিলে এখানে দেখতে পারবেন প্রচুর পরিমাণ ট্যাগ আছে বা এই জায়গার মধ্যে আরও দেখেন এখানেও আছে দেখেন আপনি এই যে দেখতে পাচ্ছেন ইউটিউব ভিডিও এসি একটা ট্যাগ ইউটিউব চ্যানেল এসি একটা ট্যাগ ইউটিউব প্রমোশন একটা ট্যাগ ভিডিও এসি একটা ট্যাগ ভিডিও তামলাইন একটা ট্যাগ ইউটিউব মনিটাইজেশন একটা ট্যাগ ইউটিউব মার্কেটিং একটা ট্যাগ এরকম এক একটা ট্যাগ দিলে এরকম আপনার উপরের সাজ বারেও এক দুই তিন চার পাঁচ ছয় সাত এরকম সাতটা দশটা পাঁচটা করে ট্যাগ আপনার সামনে দিব প্রত্যেকটা ট্যাগকে আপ ট্যাগকে আপনি এইভাবে ট্যাব ওপেন করে করে সার্চ করবেন ঠিক আছে তাছাড়াও দেখেন এই জায়গার মধ্যে কত টেক দেখাইছি আমারে দেখতে পাচ্ছেন কত টেক ওই যে ফাইবার কুইক বিওয়ার যে এক্সটেনশন আছে সেই এক্সটেনশনটা অ্যাড করার পরে আপনি কাজ করলে ওইভাবেই আপনাকে টেক দেখাইব সেই টেক এখান থেকে টেক নিয়া আপনি একটা হচ্ছে ইউটিউব এসিওর উপরে বিশটা টেক এইভাবে রিসার্চ করিয়া এভাবে বসাইবেন আপনার ইউটিউব মনিটাইজেশনের উপরে এসিও আর আরেকটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন একটা হচ্ছে ইউটিউব এশিয়া ইউটিউব মনিটাইজেশনের উপরে বিশটা বিশটা এইভাবে ট্যাগ রিসার্চ কইরা আপনি এইভাবে কোন ট্যাগে কতটি সার্ভিস আছে সার্ভিস মানে গিগ কোন ট্যাগে কতটি সার্ভিস আছে সেই সার্ভিসগুলো এই জায়গার মধ্যে বসাইবেন মনে রাখবেন আমি যে আজকের যে ক্লাসের কাজগুলো দেখাইয়ে দিচ্ছি এই কাজগুলোতে যারা অবহেলা করবেন তারা কিন্তু সাকসেস হওয়ার জন্য কাঁদবেন পরবর্তীতে কাঁদবেন আমাকে কিছু বলতে পারবেন না আর যারা ওই জায়গার মধ্যে অ্যাক্টিভলি কাজ করবেন প্রত্যেকটা পয়েন্ট ভিডিও একবার দুইবার তিনবার দেখে কাজ করবেন আপনাদের সাকসেস হওয়ার গ্যারান্টি দিতে পারি আমি ইনশাল্লাহ কথা বুঝতে পারছেন আমার আসলো আমার ট্যাগ রিসার্চের অপশন ট্যাগ রিসার্চ শেষ আমি যে বিশটা ট্যাগ রিসার্চ করলাম যে বিশটা ট্যাগ ওই জায়গার মধ্যে আমার নোটপ্যাডের মধ্যে লিখলাম এখন আমার কাজ কি এখন আমার কাজ হচ্ছে ওই বিশটা ট্যাগ দিয়ে ওই জায়গার মধ্যে সার্চ বারে সার্চ করা সার্চ কইরা এই যে এখন হইব টাইটেল প্রথমে ইউটিউব মনিটাইজেশনের প্রয়োজন নাই প্রথমে আপনারা ইউটিউব এসিওর উপরেই কাজ করেন মনিটাইজেশনের উপরে পড়ে দিবেন এখন দিবেন টাইটেল কি করবেন ওই যে সার্চ দিলাম না আমি ইউটিউব এসিও বললাম ওই ইউটিউব এসিও থেকে যে সমস্ত গিকগুলা র্যাঙ্কে আছে সেই সমস্ত গিক থেকে প্রত্যেকটা ট্যাগ থেকে পাঁচটা করে গিকের গিককে আমি এইভাবে ওপেন করলাম যেগুলা দেশের বিদেশিগুলা না কিন্তু আবার এই যে এভাবে পাঁচটা ট্যাবে আমি ওপেন করলাম আমাদের নাকি স্যার জি দেশের বলতে কি বুঝাইছেন বিদেশের গুলা না বাংলাদেশ বা পাকিস্তান অথবা ভারত এই তিন দেশের মানুষের গিগুলো ওপেন করবেন আচ্ছা প্রত্যেকের এই যে টাইটেলগুলো আছে এই টাইটেলগুলো কপি করবেন কপি কইরা এই জায়গার মধ্যে বসাইবেন একটা এটা শেষ দুইটা তিনটা সাইডটা আমরা পড়ি আমাদের টেকটা কি আমাদের টেকটা হচ্ছে ইউটিউব এসিও এখানে একটা ব্যাকেট দিয়ে লিখবো ইউটিউব এসিও ইউটিউব এসিও এখন ইউটিউব এসিওর পাঁচটা ট্যাগ নিলাম আমরা কি আছে I will do best YouTube video SEO to rank on the top page. I will provide proper YouTube SEO service for you. I will do the best YouTube SEO. I will teach you to I will teach you teach you how to write YouTube SEO like a pro. I will do best YouTube video SEO and organic promotion. আমরা পাইলাম এইটাকে ট্যাগে পাঁচটা সার্ভিস আমরা আরেকটা টেকে করলাম আরেকটা ট্যাগ নিলাম সেই ট্যাগটার নাম আমরা এখান থেকে নিলাম কি ট্যাগ ভিডিও এসিও আসেন ভিডিও এসিও ভিডিও এসিওর ওইভাবে পাঁচটা ফার্স্ট পেজের পাঁচটা গিক বাংলাদেশি পার্সন দেখা বা ভারত অর্থাৎ উপমহাদেশের ভারতীয় উপমহাদেশের পার্সন দেখা ওই রকম পাঁচজনের গিকগুলো আমরা ওপেন করলাম ঠিক আছে ওপেন কইরা তাদের টাইটেলগুলো আমরা নিলাম ভিডিও এসিও একটা টাইটেল এটা টাইটেল সাইটটা টাইটেল ফার্স্টটা টাইটেল এইভাবে আপনারা প্রত্যেকটা টাইটেলের উপরে এইভাবে টাইটেলগুলো নেবেন টাইটেলগুলো পড়বেন I'll do organic YouTube channel promotion viral video এসিওর মার্কেটিং এটা আমার জন্য প্রয়োজন নাই এখন আমি যখন এইভাবে বিশটা টেকের প্রত্যেকটা টেক থেকে পাঁচটা করিয়া রে টাইটেল নিলাম সেই টাইটেল থেকে আমি ফার্স্টটা টাইটেল কি করব মেক করব মেক ফাইভ টাইটেল এক নাম্বার ফার্স্টটা টাইটেল মেক করব ওগুলা রিসার্চ করে যে সবগুলা পইড়া ওখান থেকে আমি কিছু নিব যেমন I will do best YouTube video SEO to rank on the top page এটা হচ্ছে I will provide proper YouTube SEO service for you. I will do the best YouTube SEO. I will teach you to how to এই সবগুলা পড়বো পড়া এখন কি করব I will do the best YouTube SEO for rank your video and gets views and subscribes আমি এতটুকু দিলাম এটা হচ্ছে মনে করেন আমার আমি মনে করেন এটা এটা পারফেক্ট না আমি মনে করেন দিছি I will do the best YouTube SEO for rank your video and gets view and subscribe আচ্ছা মনে রাখবেন আমার যে এই যে আমি এই যে টাইটেলটা মেক করছি এই টাইটেলটার এই আই থেকে শুরু করে ডট পর্যন্ত ডট দেয়া যায় না ডট দেওয়া যায় না আমার ডট নাই মনে করেন এখান থেকে শুরু কইরা আমি এই আই পর্যন্ত আসলাম এইটুকু পর্যন্ত আমার আশিটা ক্যারেক্টারের ভিতরে আমি আছি কি না এই বিষয়টা আমাকে মনে রাখতে হবে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো এই যে স্পেসটা একটা এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ তেইশ চব্বিশ পঁচিশ ছাব্বিশ সাতাইশ আঠাইশ উনত্রিশ তিরিশ একত্রিশ বত্রিশ তেত্রিশ চৌত্রিশ পঁয়ত্রিশ ছত্রিশ সাঁত্রিশ আটত্রিশ উনচল্লিশ চল্লিশ একচল্লিশ বিয়াল্লিশ তেতাল্লিশ চুয়াল্লিশ পঁয়তাল্লিশ ছেচল্লিশ সাতচল্লিশ আটচল্লিশ উনপঞ্চাশ পঞ্চাশ একান্ন বাহান্ন তিপ্পান্ন চুয়ান্ন পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন আটান্ন উনষাট ষাট একষট্টি বাষট্টি তেষট্টি চৌষট্টি পঁয়ষট্টি ছয়ষট্টি সাতষট্টি আটষট্টি উনসত্তর সত্তর একাত্তর বাহাত্তর তিয়াত্তর চুয়াত্তর পঁচাত্তর ছিয়াত্তর সাতাত্তর আটাত্তর উনআশি আমার উনআশিটা ক্যারেক্টারের মধ্যে আছে আমি এই টাইটেলটা দিতে পারবো মনে রাখবেন আশিটার উপরে ক্যারেক্টার দেয়া যায় না আপনার স্পেস সহ একটা ক্যারেক্টার আপনাকে গণ্য করা হবে আপনি বিশটা ট্যাগ থেকে এইভাবে টাইটেল নেয়ার পরে আপনি আপনার মেমোরি দিয়া আপনি আপনার মেমোরি দিয়া এইভাবে পাঁচটা টাইটেল আপনি মেক করবেন যে টাইটেলগুলা আমি যখন আপনাদের জন্য গিগ ওপেন করব। সেই গিগ ওপেন করার সময় যে টাইটেলগুলো আপনাদের বলবো আপনি এই টাইটেলটাই বসান বা এই টাইটেলটাও আমি আর একটু রিসার্চ করব নিয়ে তখন রিসার্চ করে দেখব যে আসলে আপনার টাইটেলটা ঠিক আছে কি না আর কোথাও কারেকশন করতে হবে কি না সেটা আপনাদের আমি দেখা দিব এই টাইটেলের মধ্যে কোনো গ্রামাটিক্যালি ভুল আছে কি না এটাও দেখতে হইব আমি কি করব গ্রামাটিক্যালি ভুল আছে কি না দেখার জন্য আমি কপি করব কপি করে এই জায়গার মধ্যে যাইব ট্রান্সলেটরে ক্লিক করব হ্যাঁ ট্রান্সলেটর ইংলিশ টু বাংলাতে ক্লিক করলাম আমরা ট্রান্সলেটর ইংলিশ টু বাংলায় দিলাম পেস্ট দিয়ে দিলাম টোটালটা একটা সময় নিচ্ছে দেখেন আমার এই টাইটেলটা এই যে গ্রামাটিক্যালি একটা ভুল হয়েছে এখানে ফর না দিয়ে এখানে টু দিতে হইব কথা বুঝতে পারছেন তারপরে আমার এটা সঠিক অর্থ মেক করছে কিনা আপনার ভিডিও রেঙ্ক করার জন্য আমি সেরা ইউটিউব এসিও করবো এবং ভিউ এবং সাবস্ক্রাইব করব ঠিক আছে তাহলে আপনাকে কি কি দিতে পারবো সাবস্ক্রাইব দিতে পারবো ভিউ দিতে পারবো ওয়াচ টাইম দিতে পারবো হ্যাঁ এগুলো হচ্ছে আমি আপনাকে প্রোভাইড করতে পারবো এই যে দেখেন আমার এইটা কী হয়েছে বেটার একটা টাইটেল আমি মেক করতে পারছি এই টাইটেলটা কিন্তু আমি আগে মেক করতে পারিনি আমার বর্তমান গিগের টাইটেলটা এইভাবে যদি আমি রিসার্চ করা জানতাম আমি যখন গিগ ওপেন করছি তখন যদি আমি জানতাম যে এইভাবে টাইটেল মেক করা এত সুন্দর এটা কোর্স করার আগেই আমি ওই তখন খুব একটা অভিজ্ঞ ছিলাম না তো ওই সময় আমি টাইটেল দিয়ে দিছি এবং এই টাইটেলটা আজকে এত এডিট করা যায় না কারণ এই গিগের মধ্যে কি আছে রিভিউ আছে তো কোনো গিগের মধ্যে যদি রিভিউ থাকে সেই গিগে ট্রিটমেন্ট না করাই ভালো কথা বুঝতে পারছেন যাই হোক এখন আপনি দেখেন আপনি যে টাইটেলটা মেক করছেন যেই টাইটেলের মধ্যে যে সমস্ত ট্যাগ আছে সেই ট্যাগগুলো কি আপনি দিতে পারবেন হ্যাঁ যেমন ইউটিউবে সিও এটা একটা ট্যাগ আপনি দিতে পারবেন তারপরে হচ্ছে ভিডিও র্যাঙ্ক এই র্যাঙ্ক এবং ভিডিও মিক্স করে এটা একটা ট্যাগ দিতে পারবেন তারপরে ভিডিও দিয়া এসিও যুক্ত করে একটা ট্যাগ হয়ে গেল কথা বুঝতে পারছেন এগুলা হচ্ছে কি একটা ট্যাগ একটা প্রত্যেকটাই একটা tag YouTube SEO YouTube video SEO অথবা আই আরেকটা কি করবেন দুই নাম্বার আরেকটা বানাইলেন দুই নাম্বার আরেকটা দিলেন I will I will do the best YouTube video SEO for rank your video in YouTube এটা একটা I will do the best YouTube video SEO for rank your video in YouTube. দিলেন তারপরে দিলেন অ্যান্ড না এই পর্যন্ত এই পর্যন্তই থাক এটারে কপি করলাম কপি করে এই জায়গার মধ্যে নিয়ে আসলাম আমার এটা গ্রামাটিক্যালি ঠিক আছে কিনা আপনার কম্পিউটারে যদি গ্রামারলি এক্সটেনশনটা অ্যাড করা থাকে তাইলে এই যে প্রবলেমগুলা এই যে এই যে প্রবলেমগুলো এই প্রবলেমগুলো আপনার কি হয়ে যাব সলভ হয়ে যাব এখানে ভিডিও বানানটা ভুল করছি টু দিতে হইব তারপরে অন দিতে হইব ইউটিউবে আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য আমি সেরা ইউটিউব ভিডিও এসিও করব এটা হচ্ছে সবচেয়ে পারফেক্ট একটা টাইটেল ইউটিউবে আপনার ভিডিও র্যাঙ্ক করার জন্য আমি সেরা ইউটিউব ভিডিও এসিও e করব I will do the best YouTube video SEO to rank your video on YouTube এটা হচ্ছে সেরা একটা টাইটেল এই টাইটেলটাই আপনি দিতে পারবেন কথা বুঝতে পারছেন ভিডিও এটা হচ্ছে অন ওকে এইভাবে আপনারা কি করবেন রিসার্চ করে টাইটেল মেক করবেন আচ্ছা এ পর্যন্ত গেল টাইটেল ট্যাগ টাইটেল প্রথমে ট্যাগ রিসার্চ করা দুই নম্বর হচ্ছে ট্যাগ ও আচ্ছা ট্যাগ রিসার্চ করার পরে ট্যাগ রিসার্চ করার পরে আপনি কি করবেন আপনার গিগে কোন কোন ট্যাগুলা দিবেন সেই ট্যাগুলো আপনি কি করবেন আপনার কাছে নিয়ে আসবেন choose tag choose tag choose tagটা কি আপনি ফার্স্টটা ট্যাগ চুজ করবেন ফার্স্টটা ট্যাগ চুজ করতে কি করবেন আপনি ট্যাগগুলো এমনভাবে চুজ করবেন হাই কোয়ালিটিরও ট্যাগ চুজ করবেন লো কোয়ালিটিরও ট্যাগ চুজ করবেন শুধু লো কোয়ালিটির ট্যাগ দিবেন না আর শুধু হাই কোয়ালিটিরও ট্যাগ দিবেন না কথা বুঝতে পারছেন আপনি যদি হাই কোয়ালিটি এবং লো কোয়ালিটির টেক দিয়ে রাখেন যদি আপনি লো কোয়ালিটির টেক দিয়ে যদি আপনার গিগকে যদি কম্পিটিশনের র্যাঙ্কে আনতে পারেন আর সেখান থেকে দুই চারটা কাজ নিয়ে আসতে পারেন তাহলে আপনি হাই কোয়ালিটির টেকেও তখন আপনি র্যাঙ্ক করতে পারবেন কারণ কারণ হচ্ছে আপনি ওই সময় আপনার গিগের মধ্যে রিভিউ চলে আসলে আপনার গিগটাকে আপনি র্যাঙ্ক করাইতে পারবেন সবচেয়ে ইজিলি এবং সহজলি আরেকটা বিষয় তখন যদি আপনি ওই হাই কোয়ালিটির থেকে যদি আপনি আপনার গিকটাকে র্যাঙ্ক করাইতে পারেন তাহলে আপনি কাজ পাইবেন কি পরিমাণ কাজ পাইবেন আপনি কাজের চাপে পাগল হয়ে যাবেন এরকম অবস্থা হইব কারণ হাই কোয়ালিটির টেকে মানুষ বেশিরভাগ মানুষই এসে সার্চ করে কথা বুঝতে পারছেন যেমন ওই যে ইউটিউব ভিডিও এসিও চুরানব্বই হাজার একশো আঠারো এইটাতে চুরানব্বই হাজার একশো আঠারো জন মানুষে এসে কী করে সার্চ করে কথা বুঝতে পারছেন সো আমরা এগুলা খেয়াল রাখবো এখানে বিশটা যেমন আমি দিলাম আমি মনে করেন আমি চুজ করছি ইউটিউব এসিও একটা দিলাম ভিডিও এসিও একটা দিলাম তারপরে ইউটিউব ভিডিও এসিও একটা দিলাম তারপরে ইউটিউব প্রমোশন একটা দিলাম কটা হইল একটা দুইটা তিনটা চারটা একটা দিলাম ভিডিও র্যাঙ্ক এগুলো আপনাদের আমি এক্সাম্পল দিচ্ছি এগুলাই যে আপনারা দিতে হবে এরকম কোনো কথা না কথা হয়েছে আপনি আপনার চুজ মতে দিবেন আপনি আপনার রিসার্চ করবেন এজন্য আপনাদের আমি আট দিন সময় দিচ্ছি এই রিসার্চের টাইমটা আমি আট দিন দিচ্ছি একটা গিক দিতে হলে আপনি এক মাস দুই মাস সময় দিয়ে দিবেন কিন্তু আমি এই জায়গার মধ্যে আট দিন সময় দিচ্ছি আপনি এই আট দিন টোটালি গিকটা রিসার্চ করবেন আপনি কথা বুঝতে পারছেন এখন যদি বলেন না ভাই কিছু কমাইয়া দেন আমরা এর ভিতরে তাইলে আপনারা তো আর তো সামনের ক্লাসটা হচ্ছে তো বুধবারে তো বুধবারের পরে তো আর রবি শনিবারে ক্লাস আচ্ছা শনিবার পর্যন্তই দিলাম যান আপনাদের শনিবার পর্যন্ত টাইম দিলাম এর ভিতরে আপনারা এটা রিসার্চ করবেন আমি যেগুলা দিছি এগুলো দিতে হবে এরকম কথা না আপনারা আপনাদের মতো রিসার্চ করবেন রিসার্চ করে আরও ভালো করে রিসার্চ করবেন কারণ বিশটা ট্যাগ আপনি রিসার্চ করবেন বিশটা ট্যাগ রিসার্চ করলে আপনি বিশ রকমের রেজাল্ট পাবেন সেই রেজাল্টগুলো থেকে আপনি হাই রেজাল্টের ট্যাগ আনবেন লো রেজাল্টের ট্যাগ আনবেন মিডিয়াম রেজাল্টের ট্যাগ আনবেন একটা ট্যাগ দিবেন একদম হাই লেভেলের যেমন এই ট্যাগটা আছে ইউটিউব ভিডিও এসিও চুরানব্বই হাজার একশো আঠারো এটা হচ্ছে হাই লেভেলের একটা ট্যাগ ল লেভেলের একটা ট্যাগ দিবেন যেমন সাতাইশো আশির নিচেও যদি আরেক ট্যাগ পান সেই ট্যাগটা হচ্ছে সবচেয়ে ল লেভেলের সেই ট্যাগটা দিবেন আর তিনটা ট্যাগ দিবেন মিডিয়াম লেভেলের কি আমি যা বলতেছি আপনারা কি তা বুঝতেছেন আমার কথাগুলা ক্লিয়ারলি বুঝা যাচ্ছে বুঝতেছি তো হ্যাঁ একটু এখন দেখবেন কথাগুলো অনেক সময় অনেকের মাথার উপর দিয়েও যেতে পারে কারণ অনেক মানে এখান এই বিষয় এই জায়গাটাই হচ্ছে আপনি কাজ পাইবেন কি না এই জায়গাটাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে বেটার অপশন কথা বুঝতে পারছেন এটাই যদি আপনি যত ভালো করে গিগ রিসার্চ করে একটা গিগ রেডি করবেন তত ভালো করে আপনি কি করতে পারবেন আপনি কাজ করতে পারবেন অর্থাৎ আপনার গিকটাকে বেটার অপশনে রাখতে পারবেন কারণ অনেকেরই গিক র্যাঙ্ক করে না অনেকেই ঝামেলায় পড়ে এর প্রবলেমটাই হচ্ছে সে গিগ রিসার্চ করে গিগ ওপেন করে না ওকে আসি আমরা সামনের বারে বাড়ি তাইলে আমাদের টাইটেল মেক করা শেষ টাইটেল রিসার্চও শেষ করলাম টাইটেল মেক করা শেষ করলাম এখন আসলাম ডেসক্রিপশন ডেসক্রিপশন ডেসক্রিপশন কি ডেসক্রিপশন হচ্ছে আমি যে কাজটা কাজের জন্য এই গিকটা ওপেন করছি সেই কাজের একটা পরিচিতি এই জায়গার মধ্যে উপস্থাপন করা হ্যাঁ যেমন দেখেন আমি এই ট্রেকের বিভিন্ন গিগ ওপেন করি যেমন ওনার গিগ ওপেন করি রেজওয়ান মাহমুদ রিভিউ কয়টা আছে ছয়টা আচ্ছা রেজওয়ান মাহমুদ না আর একটু বেটার একজনের নার্গিকটা এই যে ওই ভদ্রলোক ওয়ান কে প্লাস কাজ করেছে ওনার গিকটা আমরা অফেন করি তিপ্পান্ন অর্ডার ইন কিউ চিন্তা করছেন নি উনি তিপ্পান্নটা অর্ডার এখন বর্তমানে পেন্ডিংয়ে আছে ওর যদি তিপ্পান্নটা অর্ডার পেন্ডিংয়ে থাকে তাহলে এখন সে কাজ করতে হইলে তার মাথা মুতা কতটুকু সাফের মধ্যে আছে সেটা সেই বুঝতে পারে ওকে আসুন আচ্ছা এই যে ডেসক্রিপশন দেওয়া আছে এই যে এই জায়গার মধ্যে ইনি ইন টোটাল কাজ করছে এক হাজার সাতান্নটা এর মধ্যে এই গিগের মধ্যেই এক হাজার পঞ্চাশটা কাজ বাদবাকি গিগে ষাটটা কাজ করছে তো ওনার বাড়ি হচ্ছে কোথায় বাংলাদেশে উনি নভেম্বর দুই সালে মেম্বার হয়েছে লাস্ট ডেলিভারি ফার্স্ট মিনিট আগে মানে এখন থেকে ফার্স্ট মিনিট আগে সে কাজ জমা দিছে সবগুলা ডেলিভারিতে তার ফাইভ স্টার রিভিউ মারাইছে রে আল্লাহ চিন্তা করছেন এর কোনো ফোর স্টার নাই থ্রি স্টারও নাই টু স্টারও নাই সব ফাইভ স্টার আচ্ছা উনি খুব ভালো লেভেলের কাজ করে এই জন্য হ্যাঁ হ্যাঁ টপ র্যাঙ্কেই তো আছে উনি টপ র্যাঙ্কে আছে না এই যে টপ র্যাঙ্কে আছে ওই জায়গার মধ্যেই আছে মনে করেন টপ র্যাঙ্কেই আছে আচ্ছা আসেন এই যে উনি লেখছে অ্যাবাউট লেখছে hello if you are wondering how to attract more organic views to your videos or subscribes to your channel you came to the right place কি বলছে উনি you are wondering how to attract more organic views তুমি যদি মানুষকে অ্যাট্রাক্ট করতে চাও তোমার প্রতি আগ্রহ করতে চাও এবং খুব বেশি পরিমাণে ভিউ পেতে চাও তাহলে টু ইয়ার ভিডিওস তোমার ভিডিওতে আর বেশি পরিমাণ যদি আপনি সাবস্ক্রাইব পেতে চান তাহলে আপনি সাবস্ক্রাইব পাবেন টু ইয়ার চ্যানেল চ্যানেলে you came to the right place তাহলে আপনি সঠিক জায়গায় এসেছেন অর্থাৎ উনি বলছে কি উনি বলছে আপনি যদি আপনার ভিডিওতে ভালো মানের ভিউ পেতে চান এবং ভালো মানের সাবস্ক্রাইব যদি পেতে চান তাহলে আপনি এই যে কি করেছেন একটা প্রচুর পরিমাণ একটা সঠিক জায়গায় এসেছেন আপনি কি করবেন এখানের ইংলিশগুলা নেবেন না আপনি এই গিগের এই গিগের এইগুলা না আপনি এই পর্যন্ত ডেসক্রিপশনটা প্যাকেজের আগ পর্যন্ত ডেসক্রিপশনটা অর্থাৎ এই বর্ণনাটা একটা কপি করবেন কপি করে ট্রান্সলেটর নিয়ে আসবেন ট্রান্সলেটর নিয়ে আসা পেস্ট করে দিবেন পেস্ট করে এই যে লেখছে উনি আপনি যদি ভাবছেন কিভাবে আপনার ভিডিওগুলিতে আরও জৈব ভিউ বা আপনার চ্যানেলের গ্রাহকদের আকর্ষণ করবেন আপনি সঠিক জায়গায় এসেছেন র্যাঙ্কিং উন্নত করার জন্য আপনার ভিডিও অপটিমাইজ করে আমি আপনাকে আপনার চ্যানেল বুস্ট করতে সাহায্য করব আমি আপনাকে নতুন দর্শকদের আকৃষ্ট করতে এবং কিছু কিওয়ার্ডের জন্য আপনার ভিডিও ভিডিওগুলি র্যাঙ্কিং বাড়াতে সাহায্য করব তারপর হচ্ছে আপনি যদি একজন ব্লগার ভুজন রসিক ব্যাপার গ্রাহক শিক্ষাবিদ বাচ্চাদের বিষয়ক এবং আরও অনেক কিছু হন তবে জিওপ্রোসকে আপনাকে এগিয়ে যেতে সাহায্য করতে দিবে এইভাবে আপনি কি করবেন পড়বেন এই এভাবে আপনি দশ পনেরো জন মানুষের গিকগুলো পড়বেন প্রয়োজনে ইংলিশ পড়বেন যদি আপনি ইংলিশ পড়ে ভালো মানে বুঝেন তাহলে আপনি ইংলিশ পড়বেন যদি ভালো মানের ইংলিশ পড়েন বুঝেন না তাহলে আপনি এভাবে কপি করবেন কপি করে পেস্ট করে বুঝবেন বুঝিয়া কি করবেন সেই অনুপাতে আপনি নিজে এখানে একটা ডেসক্রিপশন লিখবেন প্রত্যেকের ডেসক্রিপশনটা আলাদা হতে হবে একজনের ডেসক্রিপশন আরেকজনের ডেসক্রিপশনের সাথে না মিলে যেন ঠিক আছে আপনি ডেসক্রিপশন লিখবেন কিভাবে লিখবেন হ্যাঁ প্রথমে দিলেন thanks for visiting my gigs gig if you want gets more views and subscribers in your channel and rank your video you are a right place here for your job. Sure. I am a H-I-L-Y highly experienced experience in YouTube video SEO ঠিক আছে এভাবে আপনি লিখবেন এভাবে লেখকে আপনি একটা ডেসক্রিপশন রেডি করবেন যে ডেসক্রিপশনটা আপনাকে কি করবে যে ডেসক্রিপশনটা আপনাকে আপনি শো করবেন যেটা আপনার ওই গিগ ক্রিয়েট করতে সময় এই ডেসক্রিপশনটা আপনি দিবেন অবশ্যই এই ডেসক্রিপশনটা আপনি ক্রিয়েট করে রেডি করে আপনি আমাকে কি করবেন স্ক্রিনশট দিবেন স্ক্রিনশট তো দেওয়ার সমস্যা আপনি ডক্সে লিখবেন ওই আপনি একটা গিগ রেডি করবেন ওইভাবেই মনে করেন টাইটেল দিবেন প্রথমে কি করবেন আপনি ডক্সে যাইবেন আপনি ডক্সে গেলেন একটা ব্লাঙ্ক শিট নিলেন ডক্সে এসা একটা ব্লাঙ্ক শিট নিলেন ডকসে আইসা এখান থেকে এই টাইটেলটা আমি মেক করছি মনে করেন এই টাইটেলটা আমি মেক করছি মনে করেন এইটা কপি করলাম কপি কইরা ডকসের এই জায়গার মধ্যে বসাই দিলাম এটা হচ্ছে আমার টাইটেল তারপরে আমি ডেসক্রিপশন যে ডেসক্রিপশনটা লিখব সেই ডেসক্রিপশনটা মনে করেন এটা আমার ডেসক্রিপশন যে ডেসক্রিপশনটা লিখব সেই ডেসক্রিপশনটা আমি এই জায়গার মধ্যে বসাইব পেস্ট দিব হ্যাঁ ডেসক্রিপশনটা আমি পেস্ট দিলাম এই যে দেখেন গ্রামারলি যদি আবার আপনার এক্সটেনশন থাকে তাহলে সরি <coughs> যে অপশনগুলো আপনার ভুল হইব যে অপশনগুলোতে গ্রামারি ভুল হইব বানান ভুল হইব সেই অপশনগুলোতে সাথে সাথে সে রেড চিহ্ন দিয়ে দিব এবং আপনি তার দেখানো পথে সেখানে কার্সর ঠিক করে এভাবে বানানগুলো ঠিক করে নেবেন বাকি সবগুলো ঠিক করে নেবেন এটা হচ্ছে টাইটেল এটা হচ্ছে ডেসক্রিপশন ডেসক্রিপশনের মধ্যে আরও কি কি থাকে আমরা দেখি ডেসক্রিপশন এই ভদ্রলোকের ছাড়া আরও আমরা ওপেন করি একজন কেন ওপেন করব হ্যাঁ উনার ওপেন করে উনি কি দিছে আমরা দেখি উনার ওপেন করে উনি কি দিছে আমরা দেখি দেখেন উনি আইসা দেখেন ডেসক্রিপশন লেখার পরে সার্ভিস দিছে কি কি সার্ভিস দিছে সার্ভিসেস মানে আমি কি কি সার্ভিস দিব আমি এই যে কাজ করব এই কাজের মধ্যে আমি কি কি সার্ভিস দিব optimize SEO friendly catch catchy title আমি আপনার জন্য সিও e করব খুব ভালো করে এসিও e করব আর আই ক্যাচিং একটা টাইটেল দিব ক্যাচি টাইটেল মানে হচ্ছে আই ক্যাচিং টাইটেল অর্থাৎ দেখতে যেন একদম চুপ জুড়ে যায় সেরকম একটা টাইটেল দিব আপনাকে দুই নম্বর কি বলছে organized description low competition high volume keywords তোমার জন্য খুব ভালো করে একটা ডেসক্রিপশন লিখব ল কম্পিটিশন এবং হাই কম্পিটিশনের কিওয়ার্ড তোমার জন্য সার্চ করে দিব তারপরে কি দিছে research hashtag at the end of the description ডেসক্রিপশনের সাথে ডেসক্রিপশনের শেষে আপনার জন্য হ্যাশট্যাগ রিসার্চ করব তারপরে video and channel relevant and trending text এগুলো আমরা রেডি করব কমপ্লেন্স উইথ ইউটিউব ট্যুরস আমরা ইউটিউবের যত ধরনের নিয়মকানুন আছে সব ধরনের নিয়মকানুন আমরা মেনে চলব উনি দিছে আর ওই গিগের মধ্যে উনি সার্ভিসে কি কি বলছে উনি সার্ভিসে বলছে দেখেন professional YouTube channel create and set up actually হ্যাঁ ওইগুলা পড়বেন এখানে কেউ দেয় নাই ওইগুলা পড়বেন পইরা কপি করবেন না যেটা আপনার পছন্দ হয় এইটা সবগুলাই যদি পছন্দ হয় তাহলে আপনি এখানে সবগুলা লিখবেন ওই ডক্সে এই ডক্সে আপনি সবগুলা লিখবেন হ্যাঁ মাই সার্ভিসেস বইলা সবগুলা লিখবেন এক নাম্বার দিয়ে লিখবেন ক্রিয়েট এ প্রফেশনাল চ্যানেল ঠিক আছে create a professional channel and set up and optimization এভাবে দিলেন দুই নাম্বার দিলেন ভিডিও এসিও e তিন নাম্বার দিলেন হ্যাশট্যাগ রিসার্চ রিসার্চ সাইন নাম্বার দিলেন স্ট্রং ডেসক্রিপশন এইভাবে দিবেন তাইলে আপনার এগুলাই হচ্ছে আপনার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ অপশন আচ্ছা তারপরে দিলেন হোয়াই ইউ চুজ মি লাস্টে দিলেন why you choose me why did you choose me হ্যাঁ কেন আমাকে তুমি পছন্দ করবে কেন আমাকে তুমি পছন্দ করবে তাহলে এক নাম্বার দিবেন ফাস্ট অ্যান্ড অ্যাক্টিভ সার্ভিস দেখেন অর্গানিক সার্ভিস অর্গানিক সার্ভিস দুই নম্বর কি দিলেন যে all time active in Fiverr তিন নম্বর কি দিলেন হান্ড্রেড পারসেন্ট স্যাটিসফিকশন সার্ভিস চার নম্বর কি দিলেন যে আনলিমিট trade review ঠিক আছে আচ্ছা এইভাবে দিলেন আরও গিগ বিভিন্ন গিগ দিকা আপনি রিসার্চ কইরা সেগুলো আপনি রেডি করবেন এখানে যদি আপনার কোনো ভুল থাকে তাহলে আমি কি করব সেগুলা কারেকশন করে দিব ওকে তারপরে আসলেন প্যাকেজ প্যাকেজ মানে হচ্ছে আমাদের তিনটা প্যাকেজ সেই তিনটা প্যাকেজ আমরা দিব প্যাকেজ নাম্বার ওয়ান এক নাম্বার প্যাকেজে কি দিব এক নাম্বার প্যাকেজ দিলাম যেমন এই গিগটা চিন্তা করলাম এই গিগে কি দিছে যে এক নম্বর প্যাকেজের নাম হচ্ছে বেসিক প্যাকেজ বেসিক সে বেসিকে কি দিছে বেসিকে দিছে ওয়ান ভিডিও অপটিমাইজেশন সে ফার্স্ট ডলার দিয়ে দিব ওয়ান ভিডিও অপটিমাইজেশন এটা কপি করে দিবেন না আমি দিয়ে দিলাম মানে কপি করে সেখানে কি কি সার্ভিস দিব এই যে দেখেন সে কী কী ওই এক পাঁচ ডলার দিয়ে সে কী কী সার্ভিস দিব এই সার্ভিসগুলো সে দিব সেগুলো আমি কপি করে এই জায়গার মধ্যে বসাইতেছি আপনারা কপি করবেন না অবশ্যই লিখবেন আচ্ছা সে হচ্ছে এভাবে বেসিক দিল তো দুই নাম্বার হচ্ছে সে আরেকটা কাজ কি করলো ডেলিভারি কয় দিনে দিব ডেলিভারি দিব দুই দিনে সে দুই দিনে ডেলিভারি দিব আর সার্ভিসগুলারে আপনি কি করবেন রিসার্চ করবেন বিভিন্ন ধরনের সার্ভিসগুলারে যদি আপনি রিসার্চ করেন তাহলে আপনি এর একটা দেখবেন একটার সাথে আরেকটার পার্থক্য পাবেন যেমন এই জায়গার মধ্যে সে টোয়েন্টি ডলার্স দিয়ে কি দিচ্ছে টোয়েন্টি ডলার্স দিয়ে দিচ্ছে সে video complete SEO for top ranking on YouTube এইটা দিচ্ছে সরি সে এইটা দিচ্ছে এগুলা দিচ্ছে এগুলা কন্ট্রোল ভি দিলাম তার সাথে সে কি দিচ্ছে এগুলা দিচ্ছে তারপরে হচ্ছে সে অ্যাডভান্স ফোরে সে প্রিমিয়াম দিচ্ছে প্রিমিয়ামে কি দিল প্রিমিয়ামের সার্ভিসগুলা পঁয়তাল্লিশ ডলার দিয়ে এই সার্ভিসটা দিব তারপরে সেইটা দিব এইগুলা এই যে আপনারা এইভাবে রেডি কইরা এখন আপনারা কি করবেন মনে করেন এটা রেডি হয়ে গেল রেডি হওয়ার পরে আপনারা কি করবেন এই যে শেয়ারে যাইবেন শেয়ারে গিয়া এটা নাম দিবেন আচ্ছা নামে এটাই দিলেন সেভ দিলেন এটা প্রাইভেট অনলি মি করে রাখা নেই দেখেন এই জায়গার মধ্যে মনে করেন আমার এই যে মেইলটা আছে এই মেলটা এই জায়গার মধ্যে আপনি লেখা দিবেন তাইলে আর সমস্যা হবে না ঠিক আছে ওকে এইভাবে দিয়ে দিলে আমি শেয়ার পেয়ে যাব আর শেয়ার পাইয়া সেখান থেকে আমি ডুইকা ডক্সে ডুইকা আপনাদের হোমওয়ার্কগুলো দেখতে পারবো আর যদি এভাবে দিতে না পারেন তাহলে একটা পেজে একটা আপনার ওয়ার্ড ওয়ার্ডে লেখা সেই ওয়ার্ডের ফাইলটাকে পিডিএফ কইটা আপনি পাঠাইয়া দিতে পারেন অথবা যদি আপনি তাও যদি না পারেন তাহলে টোটাল ডেসক্রিপশনটা লেখে আমাকে মেসেঞ্জারে সাইরা দিবেন আমি সেখান থেকে দেখা নিব কি বলেন পারবেন না জি স্যার এখন গিগ রিসার্চ নিয়ে আপনাদের মনে কোনো প্রশ্ন আছে থাকলে আমাকে করতে পারেন স্যার ডেসক্রিপশনের পর আর কিছু নাই না ডেসক্রিপশনের পরে তো হচ্ছে ডেসক্রিপশনের সাথে থাকবো মাই সার্ভিস মাই সার্ভিসের পরে থাকবো why why did you choose me কারণ এখানে মাই সার্ভিস মানে আমি কি কি সার্ভিস দিব আর হোয়াই আমাকে কেন পছন্দ করবেন অর্থাৎ আমি আপনি আমাকে কেন পছন্দ করবেন এইটা আরে আর ডেসক্রিপশন এরপরে হচ্ছে আপনি ওই যে প্যাকেজ দিবেন প্যাকেজ আচ্ছা আসল গিগের ইমেজ ক্রিয়েট করা গিগের ইমেজ ক্রিয়েট করার জন্য আমরা প্রথমে গুগলে যাব গুগলে গিয়ে সার্চ দিব গুগলে গিয়ে সার্চ দিব ফাইবার গিগ ইমেজ সাইজ দুই ফাইবার ইমেজ সাইজ দুই কত বারোশো আশি ইন্টু সাতশো উনসত্তর বারোশো আশি ইন্টু সাতশো উনসত্তর আমরা ক্যানভা ওপেন করব আপনারা যদি পারেন ক্যানভা থেকে যদি সুন্দর করে রেডি করতে পারেন গিগের তামলাইন তাহলে রেডি করতে পারবেন কোনো সমস্যা নাই যদি পারেন না তাহলে আপনারা কোনো ভালো মানের গ্রাফিক্স ডিজাইনার দিয়ে আপনি সেরকম একশো দুইশো তিনশো টাকা দিয়ে আপনি ফাইবারের গিগ ইমেজ রেডি করতে পারবেন আপনি আমার কাছে যদি আপনি বলেন তাহলে আমার কাছে আছে প্রত্যেকটা গিগ ইমেজের জন্য দুইশো টাকা সার্ভিস চার্জ নিয়ে ওনার নাম্বার দিয়ে দেবো আপনাদের কার মাইক্রোফোন অন করা তো ওনার নাম্বার দিয়ে দিব আপনারা ওনার সাথে কন্ট্যাক্ট করবেন আমাকে বলবেন আমার নাম বলবেন উনি দিয়ে দিবে আচ্ছা দেখেন ক্রিয়েট ডিজাইনে ক্লিক করলাম ক্রিয়েট ডিজাইনে ক্লিক করার পরে নিচে আছে কাস্টম সাইজ কাস্টম সাইজে ক্লিক করে কাস্টমস সাইজ আসে না ক্রিয়েট ডিজাইন কাস্টম সাইজ এখানে কাস্টম সাইজ এই যে কাস্টম সাইজ আসছে কাস্টম সাইজ কত বারোশো আশি আর সাতশো এই যেখানে আছে বারোশো আশি সাতশো উনসত্তর সাতশো উনসত্তর এটা হচ্ছে ফাইবারের গিগের image size create new design sorry আমরা কি করব ওই জায়গা থেকে বিভিন্ন গিগের দিকে ফলো করব ইউটিউব এসিওর মধ্যে থেকে যে সমস্ত গিগ তারা গিগের ইমেজ রেডি করছে ওই ওইটা ওই যে ইমেজটা এটা কিন্তু ক্যানভা দিয়ে রেডি করা এই ইমেজটা ক্যানভা দিয়ে রেডি করা <clears throat> আপনারা যারা ক্যানভা দিয়ে রেডি করতে চান তাহলে ওই যে এইটাও ক্যানভা দিয়ে রেডি করা এইটাও ক্যানভা দিয়ে রেডি করা এভাবে আপনি কি করবেন ক্যানভা দিয়ে রেডি করার আগে এই সমস্ত গিগের মধ্যে আপনি গিগগুলো দেখবেন গিগের ইমেজগুলো দেখবেন দেখা যে ইমেজটা আপনার কাছে ভালো লাগে সেরকম একটা ইমেজ নিয়ে তার মতো করে একটা গেট আপ রেডি করতে পারেন তবে একদম হুবহু না করে একটু চেঞ্জ আসবেন তাইলেই হবে কথা বুঝতে পারছেন এখন থেকে আমি তো রাত্র এগারোটা হয়ে গেলে নেটওয়ার্ক একটু স্লো হয়ে যায় আমার এখানে নেটওয়ার্কে খুব সমস্যা করতেছে তো এগুলা <clears throat> আপনারা খুব বেশি রিসার্চ করবেন খুব ঠান্ডা মনে একদম ঠান্ডা মনে এই বিষয়গুলো রিসার্চ করবেন যাতে আপনার কোনো বিষয়টাতে কি হয় না একটা ফল্ট যেন না পড়ে কারণ আপনি এই মুহূর্তে যত বেশি রিসার্চ করবেন যত বেশি ভাববেন তত বেশি আপনার জন্য এটা বেটার হয়ে আসবে আপনি রিসার্চ করবেন না আপনি ভাববেন না আপনার জন্য এটা ব্যাড রিপোর্ট হয়ে ব্যাড হয়ে আসবে তখন আপনি কাঁদলেও কাউকে কিচ্ছু বলতে পারবেন না ওই যে বলে না মাসের পর মাস যায় বছরের পর বছর যায় কিন্তু অর্ডার পায় না কাজ পায় না উনাদের মূল বিষয়টাই হচ্ছে উনারা এই ধরনের প্র্যাকটিস করে না উনারা এইভাবে রিসার্চ করছে না বলছে একজন গিগ একটা দেওয়ার জন্য একটু হালকা ভিডিও দেখছে দেখাই কোনো মতো একটা রেডি করে সাইরা দিছে এখন তার কি গ্রেঙ্গও করে না কিছু করে না স আপনিও এরকম পাবেন না আপনিও পাইতে হইলে কি করতে হবে অবশ্যই আপনাকে এই বিষয়গুলো নিয়ে খুবই খুবই রিসার্চ করতে হবে খুবই গবেষণা করতে হবে যদি আপনি যত বেশি রিসার্চ করবেন যত বেশি গবেষণা করবেন তত আপনার জন্য বেটার কারণ আপনি যত তাড়াতাড়ি আপনাকে ডেভেলপ করতে পারবেন ততই আপনি তাড়াতাড়ি অ্যাক্টিভ হবেন আরেকটা বিষয় আমরা যারা কাজ করতেছি বা আমরা যারা ফাইবারে এখন গিক দিব যে বিষয়ের উপরে গিক দিব সেই বিষয়টা আমি হান্ড্রেড পারসেন্ট পারি কি না যদি না পারি তাহলে আমি সবাইকে বলছি একটা করে চ্যানেল ক্রিয়েট করবেন এবং সেই চ্যানেলে আপনারা নিজেদের ভিডিও দিবেন একটা দুইটা করে সেই ভিডিওগুলো আপনারা কি করবেন আপনারা নিজেদের থেকে সেই ভিডিওগুলোই আপনারা এসিও e করবেন এসিও e করে আপনারা র্যাঙ্ক উঠাইবেন কিন্তু আপনারা কি করলেন আপনারা কি করছেন প্রত্যেকেই এই কাজগুলো করছেন না হোমওয়ার্কগুলো জমা কেউ দেননি এরকম হইলে তো হবে না আপনি কাজ না শিখ জানলে আপনি যদি কাজ জানেন না আপনাকে বায়ার যখন নখ দিবে আপনি তাকে কেমনে বুঝাইবেন আমি মনে করেন হ্যাঁ আপনি বলবেন ভাই আপনি আছেন আপনি সহযোগিতা করবেন হ্যাঁ আপনার কথা আমি মানলাম এখন মনে করেন আমি এই মুহূর্তে হয়তো বা কোনো কারণে ফোন ধরতে পারতেছি না তখন আপনি কি করবেন অথবা এই মুহূর্তে আপনি আপনার আমি আপনাকে রেসপন্স করতে পারতেছি না অথবা আমি আজকে অসুস্থ আমি অথবা অসুস্থ অথবা আমি জার্নিতে আসি অথবা নেটওয়ার্কের বাইরে আসি তখন কি করবেন অন্তত পক্ষে একজন বায়ারকে কিছুটা না বোঝানোর মতো তো সামর্থ্য নিজের মধ্যে রাখবেন ঠিক আছে আপনি এই জায়গাতে একটা ছবি দিতেও দিতে চাইলেও দিতে পারেন আপনার ব্যক্তিগত তবে আপনার ব্যক্তিগত ছবি দেওয়া ভালো আপনার ব্যক্তিগত ছবি দেওয়া ভালো যদি আপনার লুকিং সো নাইস প্রফেশনাল একটা ছবি দিতে পারেন তাহলে আপনার জন্য বেটার ঠিক আছে কি ছবিটা বসে না আচ্ছা যেমন মনে করেন আমরা লিখবো কি <clears throat> এইটাই এনে বসাইতে পারি আমি এটা তাক ফরে এটা আমি বসাইতে পারি মনিটাইজ ইউটিউব চ্যানেল না এটা তো মনিটাইজ এটা এসিও না সরি এটা এসিও না এই যে আছে আমি যেভাবে দেখাচ্ছি এর এইরকমই হয়তো এরকম শর্ত না শর্ত হচ্ছে আপনি দিবেন আপনার গবেষণা দিয়ে আপনি দিবেন আপনি যত সুন্দর গবেষণা দিয়ে আপনি দিতে পারবেন তত আপনার জন্য বেটার কারণ চলে গেছে ঠিক আছে এটা বাসে না এটা আপনার জন্য বেটার সুতরাং আপনি রেডি করবেন আপনার জন্যই আপনি তত সুন্দর করে যত সুন্দর করে আপনার মনের মাধুরী আছে এটা বাসে ঠিকই কিন্তু এটা নেই আচ্ছা মনে করেন এইটাই দিতাম এটা ইনস্টাগ্রামের পোস্ট এটা হইতো না আচ্ছা মনে করেন এইটাই এটা ইনস্টাগ্রামের পোস্ট এটা হান্ড্রেড পার্সেন্ট হইতো না তারপরে দিলাম এইটাই মনে করেন আমার গিগের ইমেজ আপনি আপনার মনের মাধুরী দিয়ে সুন্দর করে দিবেন organic traffic video SEO channel SEO এটাও দিতে পারেন আপনি যদি এটা না দিয়ে লেখা দেন আপনি যদি লেখা দেন এভাবে লেখা দেন আই উইল ডু স্যার এই যে চিহ্নগুলো কোথা থেকে এটা তো অটোমেটিক একটা আপলোড করা আছিল ওইটা দিয়ে দিছি কারেন্ট চলে গেছে নেটওয়ার্ক একদম সলো হয়ে যাব মাইক্রোফোন মিক্রোফোন এমনিতেই ক্যানভাতে ইদানিং বেশি চাপ পড়ে গেছে ফ্রিল্যান্সার বেশি তো এই জন্য জি আপনারা একটা বিষয় মনে স্যার এই যে গিগটাতে যা আপনারা একটা বিষয় মনে রাখবেন আপনারা যারা সামনের দিন এই হোমওয়ার্ক রেডি করবেন আপনার তারই আমি সামনের দিন গিগ রেডি করে দিব ঠিক আছে অর্থাৎ হোমওয়ার্ক বলতে আপনি গিগের ইমেজ রেডি করবেন আপনি গিগের সব কিছু রেডি করবেন এখন দেখেন এখানে লিখলেন মনে করেন আপনি আপনার মতো আপনি আমি তো বলছি আপনি কি করবেন এখান থেকে গিগের বিভিন্ন টামলাইন দেখবেন দেখা সেই তামলাইনগুলারে আপনি চুজ করবেন একটা বা দুইটা তামলাইন চুজ করবেন যে এইটাই আমি দিব কথা বুঝতে পারছেন ওই রকম দিবেন এখন আমি আপনাকে দেখাচ্ছি কিভাবে একটা গিগের তামলাইন রেডি করতে হয় যেমন দিলেন আমারটা হচ্ছে YouTube video SEO video SEO এখন কি কি দিবেন ইউটিউব ভিডিও এসিওর সার্ভিস কি কি দিবেন এক নম্বর দিবেন strong hashtag research strong hashtag research দুই নম্বর কি দিবেন দুই নম্বর দিলেন কি description make তিন নম্বর কি দিলেন কিওয়ার্ড রিসার্চ সাইন নম্বর কি দিলেন র্যাঙ্কিওর ভিডিও পাঁচ নম্বর কি দিলেন গেটস views and ঠিক আছে আচ্ছা এখন কি করলাম এটার একটু এদিকে নিয়ে আসলাম আচ্ছা এটারে যদি কালার চেঞ্জ করতে হয় তাহলে টোটালটারে টোটালটারে সিলেক্ট করে এখান থেকে একটা কালার সেট করে দিলাম হ্যাঁ এই কালারটা বাসে মনে করেন এইটাই দিয়ে দিলাম ওকে এইটাই হচ্ছে আমার কি ইমেজ এভাবে আপনি কি করবেন আপনার একদম আপনার মস্তিষ্ক দিয়া কয়েকটা ইমেজ রেডি করবেন একটা না কয়েকটা ইমেজ রেডি করবেন রেডি করে প্রত্যেকটা ইমেজ আমাকে আমার কিসে আমার মেসেঞ্জারে আমাকে দিবেন দিয়ে বলবেন স্যার এই ইমেজগুলা কি তামলাইটা কি দেয়া যাবে এভাবে কয়েকটা যদি দেন তাহলে আমি সেগুলোতে যেটাতে বেস্ট হয় সেটা আপনাকে বলে দিব যে এটা বেস্ট হয়েছে এটা আপনি দিতে পারেন ঠিক আছে এই হচ্ছে আপনাদের ইমেজ বানানোর টেকনিক এর পরেও যা সমস্যা থাকবে অবশ্যই আমি আসি আপনাদের সাথে আপনাদেরকে হেল্প করার জন্য কন্টিনিউয়াসলি আমার অ্যাক্টিভিটিস আছে আমি ইনশাল্লাহ আপনাদেরকে সব সময় হেল্প করব সেটা আমি ওয়াদাবদ্ধ আপনাদের সাকসেস করার জন্য যত ধরনের সহযোগিতা প্রয়োজন হয় আমি ইনশাল্লাহ আপনাদের পিছনে আসি আপনাদের কাজ হচ্ছে শুধুমাত্র আপনারা প্র্যাকটিস করা আপনাদের কাজ হচ্ছে প্রত্যেকটা কাজকে আপনারা সঠিকভাবে আঞ্জাম করা আপনারা যদি প্রত্যেকটা কাজকে সঠিকভাবে আঞ্জাম করেন তাহলে আপনারা সাকসেস হওয়ার জন্য নিশ্চিত থাকতে পারেন কিন্তু আপনারা যদি আপনাদের কাজ করতে হেলায় বুগেন অবহেলা করেন তাহলে সেই দায়বার কে নিবে ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত এখন কারো কোনো প্রশ্ন থাকলে বলতে পারেন না হয় আমি শেষ করে দেব খুবই গরম লাগতেছে কারেন্ট চলে গেছে নেটওয়ার্কের প্রবলেম করতেছে স্যার ক্লাসটা সোমবারই সব নেন তাহলে ভালো হবে সময়টা সোমবার হলে ভালো হবে সোমবার মতেই কি সোমবারে হবে রনি ভাই মামুন ভাই আপনাদের সময় যদি দেওয়ার প্রয়োজন হয় আমি সময় দেই সমস্যা নাই কারণ আপনারা কাজ করেন সঠিকভাবে কাজটা ক্লিয়ারলি করেন স্যার শনিবার ঈদে পরে যদি এটা আবার না হয় তাহলে আবার সোমবার পর্যন্ত সময় পাই হ্যাঁ, হ্যাঁ লিবাপা মামুন ভাইয়ের কথার মধ্যে লজিক আছে যদি শনিবারের ক্লাস শনিবারে ক্লাস দেই যদি যদি শনিবারে দেখা যায় কারণ শনিবারে আচ্ছা তাক শনিবারে ক্লাস থাক শনিবারে ক্লাস থাকবে আপনাদের গিগের যে যেটা রেডি করছেন প্রবলেমের রেডিগুলাকে problem solving class okay problem solve আচ্ছা ঠিক আছে প্রবলেম সলভিং ক্লাস কে কোথায় প্রবলেম করছেন প্রবলেমগুলো ধরলাম ধরে আপনাদের বললাম এটা আপনি ঠিক করেন এটা আপনি ঠিক করেন আপনারা ঠিক করলেন সোমবার থেকে আপনাদের গিগ ওপেন করা শুরু করে দিলাম ওকে ওকে জি ভাই মামুন ভাই কি বলতে চাচ্ছেন বলেন মামুন ভাই আপনাকে যিনি নক করছিল উনি জুম মিটিংয়ে না আসলে ওনাকে বিশ্বাস করা যাচ্ছে না কারণ বেশিরভাগ ক্ষেত্রে ওরা ফ্রড করে বুঝতে পারছেন জুম মিটিংয়ে আসলে স্যার এটা এই কাজটা স্যার আমি বুঝছি এটা আপনার যে মনে করেন যে তাদের একটা কোম্পানি আছে এই কোম্পানিতে ডিস্টেন্ট হ্যাঁ। একটা কোম্পানি ছিল না এরকম একটা কোম্পানি হ্যাঁ, হ্যাঁ, আমি না আমি না করে দিচ্ছি না করে ভালোই করছেন আচ্ছা যাই হোক তাহলে ভালো থাকেন সুস্থ থাকেন সবার জন্য শুভরাত্রি আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম